কুত্তা মিজান আইছে ওই কে কইছে রে কুত্তা মিজান ওই কারা তোমার সাহস কে কইছে কোনা আরেকবার কোনা একদম পাড়ায় কিন্তু বাইর করলাম ওই কে কইছে রে কুত্তা মিজান বাইরে কুত্তা মিজান কে কইছে তাইর নাম কি কুত্তা মিজান তুই কইছিস কুত্তা মিজান বাইরে কি কইছে কুত্তা মিজান বাইরে তুই কইছিস কুত্তা মিজান বাইরে আর আমি কো উপর থেকে ভাই পারে না ভুল আমি তো নিজ কানে শুনলাম আলার পোলাপান আতা আতি করে হাতাহাতি করে রাখি করো লাগলে দুই চারটা ফালাই দে তারপর আমি টাকা লাগলে দিব পাঁচ লাখ দশ লাখ ব্যাপারটা আমিও তো তাই কই কিহের গেঞ্জি ছিঁড়ে জামা ছিঁড়ে প্যান্ট ছিঁড়ে মানুষ ধরে ছিঁড়া বলা ব্যাপারটা